কত সুখে আছি আমি বন্ধু রে ভালো বেশে সমস্যা না হলো নৌকা বাড়ির দিকে না বাচ্চা সে ঘুম পারলেও ভালো লাগবে কত সুখে আছি আমি একবার এসে দেখল কত সুখে আছি আমি জানলে আগে জীবন যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে জানলে আগে জীবন দিতা জানলে আগে জীবন দিতা পণ দিতাম না তোমারে দূরে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে ভুলে যদি যাবি রে বেইমা ভালোবেসে মরে সব স্মৃতি ভুলে কার মায়ায় পড়িয়া বন্ধু আমায় গেল ভুলে কত দিনের কত কথা সেই সব স্মৃতি ভুলে ভালোবেসে মরে যারে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে বাসাই যতন করে পুষেছিলাম আমি পিঞ্জর ভেঙে চলে গেল করিয়া বদনাম আরে এতি শুধু কথার মালা গাথি শুধু কথার মালায় তোরে ভালোবেসে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে যারে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে ঠাকুর আরাধনা বন্ধু তোমার জীবনে মরণ আমার নিবার্য রাখিও চর আর বিজয় বাবুর আরাধনা বন্ধু তোমার জীবনে মরণা মারণী বার্য রাখিও চরণে ভালোবেসে ভুল দিও না করে দে মস্তানা করে দে পাগল করে দে আরে দে রকিবসা দে আমারে পাগল করে দে दिया न दे मस्ताना कर दे दिया न दे मस्ताना करे दे हमारे पागल करे दे तेरे बाबा दे हमारे पागल करे दे अरे तेरे खाजा दे हमारे पागल करे दे বাবা শাহিন সায়াজ মিরায় আলী খাজারে প্রেম দিয়া জগৎ ভুলাইনি শাহিন সায়াজ মিরায় আলী কাদের সান প্রেম দিয়া জগৎ ভুলাইনি কত পাগল পর ঘটাতে জিকির করতাছে দিওয়ানা করে দে তেরে বাবা দেই আমারে পাগল করে দে আরে তেরে খাঁচা দেই আমারে পাগল করে দে দিয়ানা করে দে মস্তানা করে দে দিয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে এই তেরে বাবা দেই আমারে পাগল করে দে যে কাজের সন্ধে ভক্তরে পাগল করে দে তোমার নামের দোহাই দিয়া আরে নিজাম যায়াউলিয়া হইয়া হাজা তোমার নামের তোমার নামের তোমার নামের তোমার নামের তোমার নামের দোহাই দিয়া তবুদিন ভক্তি করি তোমার দরবারে পাগল করে দে পাগল করে দে তেরে বাবা দে আমারে পাগল করে দে আরে তেরে খাজা দে আমারে পাগল করে দে দিয়ানা করে দে মস্তানা করে দে দিয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে দে কাজের সাথে আমারে পাগল করে দে তেরে বাজান দে আমারে পাগল করে দে কত মহামণি ঋষি বাবা গো নাম জপ্রতার দিবানিষি কত মহামণি ঋষি তাদের নাম জপ্রতার দিবানিষি আরে আমি দাসি পার ঘাটাতে পইরা রইলাম রে দাসী তোর দরবারে পড়ে আছি রে পাগল করে দে তেরে খাজা আরে তেরে খাজা তেরে বাবা দেই আমারে পাগল করে দে আরে তেরে খাজা দেই আমারে পাগল করে দে দিবানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে तेरे बाबा दे हमारे पागल करे दे बेका दर्शन दे हमारे पागल करे दे दिया ना करे दे मस्ताना खाचा दे हमारे पागल को रे तेरे खाचा दे हमारे पागल को रे देखा दर्शन दे हमारे पागल को रे दे देवी दर्शन दे हमारे पागल को रे दे दिया ना को रे दे हमारे पागल को रे दे दिया ना को रे दे हमारे पागल को रे दे दीवा ना को रे दे अरे देखा दर्शन दे भक्त रे पागल को रे दे अरे देवी दर्शन दे हमारे पागल को रे दे अरे तेरे गाँव दे हमारे করে দে আরে তেরে খাঁচা দে আমারে পাগল করে দে আরে তেরে বাসন দে আমারে পাগল করে দে আরে তেরে খাজা দে আমারে পাগল করে দে ধন্যবাদ ওরে ময়না বিনা পয়সা তোমার পালে কি আসিতা পালকি দেখিয়া দরদের Toyota, Toyota.